গাজীপুর মহানগরের মীরের বাজারে জামাত ও বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেন পুবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজবতুল্লাহ খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাস আজিজুর রহমান শিরিশ সঞ্চালনায় ছিলেন জাহিদ আল মামুন এছাড়াও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম যুবলীগ নেতা রাজিবুল হাসান রাজীব সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন যারা আন্তর্জাতিকভাবে সেই ষড়যন্ত্রের ফায়দা নেওয়ার চেষ্টা করে নানানভাবে তারা আমেরিকার সাথে তারা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে ইউরোপের বিভিন্ন দেশের সাথে মুসলিম কান্ট্রিগুলোর সাথে আরও অনেক জায়গায় তারা নক করে এবং নানান কথা বলে যেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আজমতুল্লাহ খান সাহেব আপনাদের কাছে বিশদ ব্যাখ্যা দিয়েছেন আমি সেই দিকে যাব না আমি শুধু যারা সাহায্য করতে পারে ক্ষমতায় যদি কোনোভাবে আসতে পারে আমাদের জানা He's leaving. বাংলাদেশের

tempo, mas you.